প্রোগ্রাম নাম্বার না বুঝলে জিজ্ঞেস করবেন দেখেন শুধু এই পাশ আর ওই পাশ এই দুইটা মিল করলেই হবে হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এই যে বনে গেছে এই যে নাম হচ্ছে হ্যাঁ সুন্দর বনিয়া এই ছবিতে এটা উল্লেখ করে দিত আর এই ছবি মানে হৃদয় যেটা বানাইতেছে হ্যাঁ, আপনি হলো কইবেন যে আপনি যেভাবে অপারেশন করছেন যেমন আমার এইচ থেকে ব্যায়ামের এরিয়া সুন্দরভাবে প্যাটার্নের সাথে মিলিয়ে সেলাই দিতে হবে আচ্ছা আর এইভাবে করে দেবেন ওইভাবে কনভার্টে কি প্রোগ্রাম নাম্বার কি নাম্বার প্রোগ্রাম নাম্বার